সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে মুখোশ এই ফিল্মটি নিয়ে এই ছবিটি নিয়ে আজ আমি আসছি আপনাদের সামনে আমি লিটারেলি এই মুভিটা দেখার পর জাস্ট মুগ্ধ হয়ে গেছি মানে Bangladesh movie industry web series industry এত সুন্দর একটা জিনিস উদ্ভাবন করছে আমি জাস্ট সেলুট তাদেরকে সেলুট জানি যারা মুখোশ বানিয়েছেন আর স্পেশালি মোশারফ করিম ভাইয়ের ক্যারেক্টার তো বলার বাহুল্য না যে উপেক্ষা রাখে না কোনো কিছুই যে মুভিটা আপনারা না দেখলে অনেক বড় মিস করবেন তো আপনারা বেসিক্যালি মুভিটা কীভাবে ডাউনলোড করবেন আপনারা এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবেন আমি টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দিয়ে দিব আপনার জাস্ট টেলিগ্রাম চ্যানেলটা আপনাদের ওপেন করে টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন দেখেন অলরেডি মুখোশ এখানে আপলোড করা আছে আপনি জাস্ট নর্মালি এখান থেকে গুগল ড্রাইভে ক্লিক করলেই যারা পিসি বা ল্যাপটপ ইউজ করতেছেন আপনারা এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করলে ডাউনলোড করে নিতে পারবেন আর যারা মোবাইল ইউজ করতেছেন তারা সিম্পলি লিঙ্কটাকে কপি করে জাস্ট ক্রোম ব্রাউজার বা কোনো ব্রাউজার পেস্ট করে দিবেন ডাউনলোড করতে পারবেন জাস্ট মুখোশের আমি মাস কাল্পনিক বাস্তবের সঙ্গে তার মিল খুঁজতে যাওয়াটা বোকামি হ্যাঁ আমি শব্দ করে চা খাওয়াটা পছন্দ করি নিজেরটা না অন্যেরটা তো দেখতেই পেলেন ফুল ফুল এইচডি প্রিন্ট আর পরিমণির ক্যারেক্টিং ক্যারেক্টার এখানে কি বলবো জাস্ট ওয়াও তো যাই হোক দেরি না করে এখনই ডাউনলোড করে ফেলেন মুখোশ আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক শেয়ার করবেন আর আমাকে কমেন্ট অবশ্যই জানাবেন কেমন হয়েছে মুভিটা আজকে পর্যন্ত এই আজকের জন্য এই পর্যন্তই আগামী দিনে আবার কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে ততদিন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম